গোপাল যেন কেমন উসখুস করছে মনে হচ্ছে পেটের ভেতরে কোনো কথা জমে আছে <laughs> সেই জন্যই তো পেটটা ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে বাজাবেন নাকি মন্ত্রী মশাই কি এই জয় ঢাক না না থাক থাক তার থেকে বরং যে কথাটা বলার জন্য তুমি ওরকম হাঁকপাঁক করছো সেটা বলে ফেলো আপনি কি অন্তর্জামি না বাবা ইয়ে মানে কেন ওই যে কেমন টুক করে আমার মনের কথাটা বুঝে গেলেন হ্যাঁ, আমি তো মানুষের মুখ দেখলেই বুঝে যাই হ্যাঁ, তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি মহারাজ আর রানীমাকে নেমন্তন্ন করতে এসেছি তাই নাকি